এরপরে যে জিনিসটা আমি আপনাকে বলবো সুহান আমার কাছে একটা চমৎকার জিনিস লেগেছে সেটা কি জানেন আবু বকর উমর উসমান এই তিনজন এমন ব্যক্তি বা আলী রাদিল্লাহ বা আলী রাদিল্লাহকে আমি আলাদা দিয়ে বলতেছি আবু বকর উমর উসমান এই তিনজনকে আলী রাদিল্লাহ হাসান এবং হুসাইন মানে আহলে বায়াত যারা আলী হাসান হুসাইন তারা আবু বকর ওমর ওসমান এই তিনজন সাহাবিকে এত বেশি পছন্দ করতেন আজকে আমি নতুন জানলাম যে আবু বকর ওমর ওসমান নামটা তাদের কাছে এত প্রিয় আজকে শিয়ারা না আবু বকরের সাথে আলীকে দণ্ড লাগিয়ে দেয় কিন্তু আলী রাজুর কাছে আবু বকর ওমার এমন নাম ছিল তাদের একাধিক সন্তান আমরা শুধু হাসান হোসেনের নাম জানি তাই না আর হাসান হোসেনের ছেলের সন্তানদের নাম আমরা জানি না কিন্তু আজকে একটা কিতাব পড়ে যেটা দেখলাম তাদের যে একাধিক সন্তান ছিল সে নামগুলোকে একটু শোনেন আলী রাজু তিনি তার যতগুলো সন্তানের নাম রেখেছিলেন তার মধ্যে একজনের নাম ছিল মোহাম্মদ মোহাম্মদ কার নাম মোহাম্মদ ইসলামের নাম সেই জন্য তিনি তার এক ছেলের নাম রেখেছিলেন মোহাম্মদ এক ছেলের নাম রেখেছিলেন আবু বকর আবু বকর কার নাম প্রথম খলিফা তার এক ছেলের নাম রেখেছিলেন উসমান তার এক ছেলের নাম রেখেছিলেন জাফর তার এক ছেলের নাম রেখেছিলেন আব্বাস আলী রাদিল্লাহ কারণ তাদের বংশের সবাই জাফরও তার বংশের তারপরে আব্বাসও তার বংশের আলী রাদিল্লাহ চাচা নাম আব্বাস কারণ ইসলামের চাস্ত ভাই তো আলী রাদিল্লাহ তার ছেলের নাম রেখেছেন আবু বাকার উসমান হাসান রাদিল্লাহর একাধিক সন্তান ছিল তার মধ্যে তার এক ছেলের নাম ছিল আবু বাকর এক ছেলের নাম ছিল ওমা এক ছেলের নাম ছিল আবদুল্লাহ হোসেন রাদিল্লাহ একাধিক ছেলে ছিল তাদের একজনের নাম হচ্ছে আবু বকর একজনের ছেলের নাম হচ্ছে ওসমান একজনের নাম হচ্ছে ওমার একজনের নাম হচ্ছে আলী আকবর একজনের নাম হচ্ছে আবদুল্লাহ আর যতগুলো নাম বললাম ওই দিন হোসেন রাদিল্লাহর সাথে এদের প্রত্যেককে শহীদ করা হয় আর তারা প্রত্যেকে আহলে বায়াতের লোক ছিল চিন্তা করা যায় এত নির্মম ঘটনা ঘটেছিল কিন্তু এখান থেকে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছি যারা আবু বকর ওমার ওসমান আর আলী রাজিল্লাহ তাআলার মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয় মনে করে যে তারা পৃথক একে অপরের জেলাসি ফিল করত তাদের হিতাহিত জ্ঞান সমস্যা আছে বরং আলী রাজিল্লাহ তালাহ হাসান হোসাইন তারা প্রত্যেকে আবু বকর ওমা ওসমানের নামে নিজের ছেলেদের নাম রেখেছে চিন্তা করা যায় একটা মানুষ কত লোক ভালো নাম আসলে আমি আমার ছেলের নাম কি রেখেছি আপনি আপনার ছেলের নাম কি রেখেছেন কে বলতে পারবেন এখানে কার ছেলের নাম আবু বকর রেখেছেন বলেন কে বলতে পারবেন আমরা ওদিকে যাই আমরা খুঁজি এমন সব স্পেশাল নাম আবু বকর নামটা আমাদের কাছে যেন কেমন লাগে অথচ এই পৃথিবীর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ রাসুলের পরেই যার মর্যাদা তিনি কে আবু বকর সিদ্দিক রাদিল্লাহ কিন্তু আমরা মুখে দাবি করি আমরা মহাব্বত করি কিন্তু মহাব্বতের কোনো নমুনা আমাদের মধ্যে নেই আমরা আমাদের ছেলেদের নাম আবু বকর ওমর ওসমান রাখি নাই আমরা খুঁজি অন্য কিছু অথচ এদেরকে কারা গ্রহণ করেছে জান্নাতিরা জান্নাতিদেরকে চিনে কেন আলী রাজাল্লাহর মতো হাসান হোসাইনের মতো ব্যক্তিকেও তার ছেলের নাম আবু বকর উমা ওসমান রাখতে হয় কেন এটা হচ্ছে সম্পর্ক কারণ কেয়ামতের মাঠের ব্যাপারটাই হবে ভিন্ন সেখানে একে অপরের প্রতি যে ভালোবাসা আল্লাহ সেটাকে ডিমান্ড করবে কেয়ামতের মাঠে কে কাকে কত বেশি ভালোবাসত রাসলাম বলেছেন যে যাকে বেশি ভালোবাসে কেয়ামতের মাঠে সে তার সাথে থাকবে আর তারা সব দখল করে নিয়েছে কিন্তু আমরা ওইদিকে যেতে পারি আশ্চর্য একটা ব্যাপার তাহলে সুবাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার অভিজ্ঞান করেন